একদিন মাটির ভেতর হবে ঘর হোমন আমার কেন বান্ধ দালান ঘর হোমন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতর হবে ঘর হোমন আমার কেন বন্ধ মন আমার কেন বান্ধ কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই হবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার রে মন কেন বান্ধ দালান ঘর রে মন কেন বান্ধ দালান ঘর একদিন মাটির মন আমার কেন বন্ধ দালান দেহ তোমার চর্ম চর গোলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরু দণ্ড মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটিরও জানালার ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন রূপেরই গৌরবে সাজিয়াছ সোনা দানা কত কি আর রাজকী পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবে পড়ে রবে প্রাণ চলে যাবে সবে পড়ে দেবে মার কিনু থা রে মন আমার কেন বান্ধু দালান একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার